প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্লাস সেভেনের পাঠ্য বইতে এখন বাংলাদেশের প্রথম চেয়ারম্যান ক্লাস সেভেনের বইতে এসেছে আমার নাম তাহলে এর থেকে খুশি হওয়ার আর অখুশি হওয়ার কি কোনো কিছু আছে অনেক খুশি যে খুশি আমি নিজেকে বুঝাতে পারবো না যে আমার ভিতরে কত খুশি আছে তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান হিজরা সেই চেয়ারম্যানের নাম সে চেয়ারম্যানের জীবন হিস্টোরি এখন ক্লাস সেভেনের বইতে তুলে ধরা হয়েছে তো এই বিশেষ করে আমাদের ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদেরকে আগামী বছর পরীক্ষায় প্রশ্নের উত্তর দিতে হবে বাংলাদেশের সর্বপ্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যানের নাম কি তার বাবার নাম কি দাদার নাম কি তিনি কোন এলাকার চেয়ারম্যান তিনি কতবার চেয়ারম্যান হয়েছেন তিনি কি মুসলিম না হিন্দু এগুলো নিয়ে নানান ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে ছাত্রছাত্রীদেরকে প্রিয় দর্শক এটাও কি আমাদের চাহিদা ছিল যে আমাদের বইতে ছাত্রছাত্রীদের ক্লাস সেভেনের বইতে এখন বর্তমানে এই ধরনের প্রশ্ন থাকবে খুব চমৎকার আমাদের হ্যাঁ লেখাপড়ার সিস্টেম বর্তমানে লেখাপড়া করে ছেলেবেলেরা লেখাপড়া শেষে চাকরিই পায় না আর আজব সব প্রশ্নের উত্তর আজব সব প্রশ্ন এখন বইতে দিয়ে বসে রাখছে পাঠ্য বইতে বানর থেকে মানুষ হয়েছে এ ধরনের বিষয় নিয়ে চলতেছে এখন নেট দুনিয়া চলতেছে গরম তার মধ্যে আরেকটা পেলাম সেটা হচ্ছে ক্লাস সেভেনের বইতে পাঠ্য বইতে এখন বাংলাদেশের প্রথম চেয়ারম্যান তৃতীয় লিঙ্গের চেয়ারম্যানের প্রশ্ন তুলে ধরা হয়েছে ক্লাস সেভেনের বইতে এই প্রশ্নের উত্তর দিতে হবে ছাত্রছাত্রীদেরকে এটাও পৃথিবীর বাংলাদেশের সকল ছাত্রছাত্রীদেরকে এই এই এই বিষয়টাও জেনে রাখতে হবে যে আমাদের দেশেও একজন তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান ছিল তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান একজন আছে এটা জানতে হবে বুঝতে হবে এই জন্য কিন্তু এই কাজটি তারা করে দিয়েছে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন